এসো এসো ভক্ত বল হাজার সাধনারে ভজনায়া আইনে দিকির করি আইনে দিকির করি খুশি হবে রাব্বা এসো এসো সাধনা রে সাধনা ভক্ত মন ভজনা ভগত